Assalamualaikum guys, welcome to another brand video in Pikachu official YT যে এই ভিডিওটা হচ্ছে যদি থাকে নসিবে আপনা আপনি আসবে পার্ট ফোর তো যে এর আগেও আমরা কয়েকটা এপিসোড করেছি যেগুলো অলরেডি আপনারা দেখেননি সেগুলো দেখে আসলে এই ভিডিও নিচে ডিসক্রিপশন থাকা লিঙ্কটিতে যাবেন এবং সেই ভিডিওগুলো দেখে আসবেন তো যাক আজকের ভিডিওটা হচ্ছে আমাদের মেনি কর্ড গানটা নিয়ে যে কর্ড গানটা আমি ফ্রিতে পাইছি এবং কি করে পেলাম সেটাও আজকে আপনার সাথে শেয়ার করে যাচ্ছে আর গ্যাস কিছু সাজেশন দেবো ভিডিওর শেষে যে ভিডিওর সাথে সাথে যে সাজেশনগুলো থাকছে সেগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সাজেশন যা অনেকেই বোঝে না না বোঝে অনেক কাজ করে ফেলে তো যাই তাদের থামাতে আজকে আমাদের এই ভিডিও তো like this video share the post বাকিটুকু আর বলবো না তো গ্যাস এই হচ্ছে আমাদের সেই ক্রড গানের ইভেন্টটাতে আমরা ওপেন করলাম জায়গাটা ওপেন রয়্যালে দেওয়া হয়েছে গড গানটা দেখতে ততটাও মারাত্মক না এমনিও ভাই একটা ফালতু গান ভাই এই গান অত সহজে কেউ খেলতে চায় না কেউ খেলেও না কিছুদিন আগে গোল দিয়ে একটা দিছে কেউ তো সবাই তো ফ্রিতে নিছে এটাতে কী যে বলবো ভাই বুঝতে চাইছে প্রথম স্পিন দিলাম আমি বা ও বলে রাখি আমি তেরোটা ওয়েপেন রয়েলের টোকেন নিয়ে শুরু করছি আজকের আমি এই দেখি যে গাড়িটা আমার নসিবে এটা দেয় কি না কোনো রকম ডায়মন্ড আমি খরচ করবো না আর কোনোদিনও করিও না এটা আমার সাথের মধ্যে থাকেও না তো যাই হোক নেক্সট স্পিনে কী দেয় আমার গাড়িটা ওয়াও চব্বিশ ঘন্টা ভাই চব্বিশ ঘন্টার দিনে খুশি ভাই ধর্ম এইরকম গান মানে চব্বিশ ঘন্টার জন্য পাইলেই খুশি এক ঘন্টা চালাম ওয়াইস্ট টাওয়ার ট্রেনিংয়ে যদি ভালো লাগে আর কি তাই নেক্সট স্পিনে কি দেয় তো বেশ অলরেডি আমার নাইনটি ফাইভ লাখ হয়ে গেছে তো যাই হোক না এবার তো দিয়ে দাও ও oh, চব্বিশ ঘন্টা ভাই চব্বিশ ঘন্টা কি তোমাদের ফেভারিট নাকি ভাই বুঝি না গাড়ি না কিছুই হোক চব্বিশ ঘন্টা দেওয়ার জন্য খালি খুব লাগি কাজ দেখা গাড়ি কী দিল ভাই কী স্ক্যানার মোনার দেয় বুঝি না গাইনি তো যাই হোক আবার নেক্সট স্পিন এবারও চব্বিশ ঘন্টা আচ্ছা কয় দিনের লেগে হয়ে গেলো এই ফ্রিতে তো মানে তিন চার দিন পাইলে না আপনি কি তো যাই হোক যাই হোক never mind never mind next স্পিনে কি হবে নো দুশ্চিন্তা গ্যাস আমাদের দিস ইজ পাঁচ মানে ফালতুরও ফালতু যেটা সেটা এখন ধরা দিচ্ছে হাতের মধ্যে বুঝি না এটা কি ভাই যাই হোক আমার হান্ড্রেড পার্সেন্ট লাগে আমি পাবো না কি জানি গেছি কিছুই তো বুঝতেছি না তো যাই হোক নেক্সট স্পিনটা দিয়ে আসি নেক্সট মিনিট দিয়েছে কী দিবে গাড়িটা বুঝতেছি না চব্বিশ ঘন্টা নাকি চব্বিশ ঘন্টা নাকি স্পিন চব্বিশ ঘন্টা নাকি স্পিন চব্বিশ ঘন্টা এবং কংগ্রাচুলেশন আমি জানি ভাই একশো পার্সেন্ট লাগেই তো দিয়ে দিবে এটা তো জানি তো জানা কথা শুধু শুধু এত দূর ঘুরাইলাম সবাই তো যাই হোক গানটা পেয়ে গেছে অবশ্য তো গ্যাস যারা ডায়মন্ড খরচ করছে তাদের জন্য খুবই দুঃখ লাগছে এতটা ডায়মন্ড নেওয়ার সত্ত্বেও আমি ফ্রিতে পেয়ে গেছি বেশিরভাগ এলএসএস ড্রিঙ্ক মেন টপিকে আসা যাক গ্যাস মেন টপিক হলো কাদের জন্য এই ক্রড গানটি নেওয়া ঠিক হবে এবং কাদের জন্য নেওয়া ঠিক হবে না তো গ্যাস প্রথমে যারা আসি যারা কালেকশনের জন্য করতে চান তারা অবশ্যই এই গানটা নেবেন গানটা কারণ লেজেন্ডারি বক্সের মধ্যে পড়ে এটা হ্যান্ডেও শো করে সো ইন লবিও দেওয়া আছে তো যাই এই গানটা আপনারা তাদের জন্য নিতে পারেন তো যারা মনে করেন যে ডায়মন্ড টপ আপ তেমন করেন না জাস্ট গেমলের জন্য তাদের জন্য কখনোই ভাই রিকোয়েস্ট এই গানগুলো নেবেন না কারণ এই গান কয়জন ইউজ করে আর একটা ম্যাচে আপনি কয় কয়বারে গান ইউজ করেন আমার জানা মতে কোনো ফ্রি ফায়ার প্লেয়ার এত এই কর্ড ইউজ করে না তো এই ফালতু গানের জন্য টাকা খরচ করার কোনোই দরকার নেই আরও ভালো ভালো গান আসবে সেগুলোর মধ্যে আমরা আরও গেঞ্জি করবো কারণ এর স্কিন যেখানে গোল্ড দিয়ে দেয় বুঝতে পারেন গোল্ড ফ্রি ফায়ারে গোল্ডের মূল্য কত আপনারা ভালো করে জানেন তো যাই হোক আর যারা কালেকশনের জন্য ডায়মন্ড উড়াইতে চান তারা তাদের জন্য পারফেক্ট একটি গান নিয়েছেন আর যারা ফ্রিতে পাইছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ কারণ আমি ওইটা ফ্রিতে পাইছি আটটা তেরোটা টোকেন আমি কিসে গিয়ে জেনে পাইছিলাম যেহেতু মনেও নাই তো যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি গুড বাই গাইজ লাইকটা দিও বাবা